আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজে বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জেলার নয় উপজেলায় একাত্তরটি ইউনিয়নে শান্তি সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা গতকাল সন্ধ্যায় শহরের লাড়দিঘির পারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আজ পুরো জেলার রাজপথে থাকবে আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব ও সংসদ সদস্য আশিকুল্লা রফিকের সঞ্চালনায় এই সভায় উল্লেখ করা হয় আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিতর্ক উৎসব শুরু হচ্ছে আজ সকালে রামুর বাকখালী উচ্চ বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করবেন কক্সবাজার সরকারি কলেজের প্রথম ভিপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা এতে প্রধান অতিথি থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি থাকবেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম বিতর্ক দলে অংশ নেবে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় রামু বালিকা উচ্চ বিদ্যালয় বাকখালী উচ্চ বিদ্যালয় Ramu cantonment English school Nadiruzzaman উচ্চ বিদ্যালয় জুয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় ও গর্জ সর্বজনীন উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সহযোগী পার্টনার জাগো নারী উন্নয়ন সংস্থা পার্লস বাংলাদেশ সোসাইটি ও আর্ট ক্লাব কক্সবাজার সমুদ্র বাঁচাও বাংলাদেশ বাঁচাও সামুদ্রিক ও উপকূলীয় দূষণমুক্ত পরিবেশে নীল অর্থনীতির দেশ করো শিরোনামে এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেছেন নীল অর্থনীতির দেশ করতে সমুদ্র উপকূল জুড়ে দূষণমুক্ত পরিবেশ থাকা জরুরি বৃহস্পতিবার সন্ধ্যায় Bangladesh North American journalist network এই আলোচনা সভার আয়োজন করে কানাডার সেন্ট্রাল আলবার্টা থেকে ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কানাডা প্রবাসী লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ আলোচনায় কক্সবাজার থেকে অংশ নেন কক্সবাজার চেম্বার অব কমার্সের কংগ্রেসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ও পরিচালক আবেদ আহসান সাগর আলোচনা সভায় জানানো হয় দেশের উনিশটি উপকূলীয় জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীদের খাদ্য শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন ও দক্ষতা বৃদ্ধি সহ কর্মসংস্থানের যুগোপযোগী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে চকরিয়ায় কৃষকদের মাঝে বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সতেরো হাজার তিনশো হেক্টর ইতিমধ্যে চাষের আওতায় এসেছে নয় হাজার হেক্টর আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুম শেষে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজীব ধারণা করেছেন হাবিবুর রহমান নামক একজন কৃষক জানিয়েছেন পানি সার ও কীটনাশক সংকট না থাকায় এবং বাজারে ধান চালের দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি টেকনাফ উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক টেকনাফ পৌরসভায় খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখায় হতদরিদ্র পরিবার স্বস্তিতে রয়েছে টেকনাফ উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দ্রকুমার মজুমদার জানিয়েছেন সপ্তাহের শুক্রবার ও শনিবার ছাড়া টেকনাফ পৌরসভায় চারটি ডিলারের মাধ্যমে ছয় মেট্রিক টন চাল প্রতি কেজি তিরিশ টাকা করে হতদরিদ্র পরিবারের মাঝে বিক্রি করা হচ্ছে বাজারে চালের দাম স্বাভাবিক হওয়া পর্যন্ত এই বিক্রি অব্যাহত থাকবে হতদরিদ্র পরিবারের লোকজন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সপ্তাহে পাঁচ কেজি করে চাল নিতে পারবেন চালের পাশাপাশি আটাও বিক্রি করা হবে Ramu cantonment public school and কলেজে এবারের এইচএসসিতে শতভাগ পাশ করেছে কলেজের সতেরো পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে দুজন এবং মানবিক বিভাগ থেকে তিনজন সহ মোট জিপিএ ফাইভ পেয়েছে